সো হ্যালো আমাদের সবাই কেমন সবাই ভালো তো চলে আসলাম তো আমার একটা নতুন গেম প্লে ভিডিও অ্যান্ড এটা দেখতে পাচ্ছ অনেক দিন পরে আমি জাস্ট মানে আমার ভিডিও আপলোড করছি আর মানে আমার প্রায় ভিডিওতে এখন ধরনের সাউন্ড দিতাম না তো এখান থেকে শুরু করছি আমি নতুন করে তো এখন ধরনের পারমানেন্টলি ভিডিও আসবে তো আমি মাস হলে তেমন মানে কি এটা হয়তো আমারই ভুল মানে ভিডিও ঠিকভাবে আপলোড না হওয়ার কারণে ভিডিও না থাকার জন্য আমি ইউটিউবে এটা মানে ছেড়ে দিয়েছিলাম তো আবার শুরু করছি তো এখন থেকে পারমানেন্ট ভিডিও আসছেন এটারে কপাল আমারই খারাপ মানে সারাদিন মেরে ভেট পায় নাই তো ওইখানে কেবল আমি মানে একটা কিল শুরু করলাম তো আবার ঠিকভাবে প্রায় ভিডিও আসবে এখন থেকে আর আমি গেম ছেড়েই দিয়েছিলাম তাও আবার শুরু করছি কেননা ইউটিউবে খুব হতাশাজনক হয় কিন্তু লেগে থাকতে হবে তো দেখতে পাচ্ছি এখানে আমি একটা বিএমডাব্লিউ পেয়ে গেছি আমাকে বিএমডাব্লিউ চলে নিই তো সাইডে আমার গিয়েছে ওই সাইডে দেখতেছি বাইক তো এবার দেখতে পাচ্ছি আমার গাড়ি ঘোড়া ধরা চলবে বাইক সব এটো সামনে থেকে কেউ সেভ থাকবো তো এখানে কেউ দেখতে পাচ্ছে আমার অলরেডি মেরে দিচ্ছে মানে কি অবস্থা করতেছে নাম্বার থ্রি তো এখান থেকে ও হো হো গম হয়ে আসছে তো এখানে একটা আসছে অলরেডি চলো ভাই একটা যাও এখন বাসায় আর একটা আছে আরে হেল্প করে না ভাই এই তো আমাকে বাসায় দিবা আসছে এখনই ওকে তো কোনো প্রবলেম না আরে শ্রী ভাই মানে দেখছো হেডটা খুব টাফে লাগছে মানে সহজ হেডে লাগছিল না মানে গুলিটাই ধরতে ধরতে পারছিল না তো আসলে আমার শরীরটা খারাপ প্রায় কাশে হচ্ছে খুব তো বুঝতে পারছি না কেমন কাশে হবে না ঠিক নাই ওকে তো এটা নক আরে ভাই এই সাইডখানে খুব ড্যামেজ দিয়েছিলে কোথায় চান্দু তুমি পালাচ্ছ তোমাকে তো পালাতে দেবো না তুমি গুলি করে ভুল করে ফেলছো তোমাকে তো পালাতে দেবো না পুরো স্কোয়াডের লাস্ট ম্যান তো এখানে দেখতে পাচ্ছি আমি এখন বিএমডাব্লিউ ভাই তো ড্রাইভিংটা ভালো করতে হবে তো একটু তো বাড়াতে পারলাম সি এখানে ঠিক আছে তো কোনো ব্যাপার না বানিয়ে চলে যাব এটা কই আছে কোনো ঠিক না ঠিক নাই পেছনে ও ভে ভাই এ আল্লাহ কোর্সেটা কি এই কোর্সেটা কি পুরা তো ওকে তো এটা শেষ মানে তো আমাকে পুরো বাড়িতে পাঠিয়ে দিয়েছিল মানে কি আর বলবো তো কোনো ব্যাপার না এটারে মেরে পুরো স্কোয়াডটা শেষ মানে পুরো স্কোয়াডটা আমি মেরে দিয়েছি তো আমার কেবল এর স্কোয়াডটা মেরে পাঁচটা কিল হলো তো দেখা যাক এই ম্যাচে আমি কেমন কিল করতে পারি তো এখানে আমি আমার ম্যানেজারে বসেছিলাম কিন্তু দেখি সাইড একটা গাড়ি নিয়ে ঢুকলো ও ভাই হুন্ডা কই ঢুকাই দিছে নক এখানে একটা ভাই হেড তুলতে আমি কিলটা পাইনি তো কোনো ব্যাপার না তো আর তো চলো এখানে আমার অলরেডি একটা ওই কাক দিছে তো অনেক দূরে আশেপাশে না তো আমার কেবল ছটা কিলো হলো অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে দুটা ছিল কিন্তু পুজোনাকে দিয়ে চলে আসছে এখানে একটা চলে আসে না মানে এই হ্যাঁ, আরে না ভাই আরে সি তিনটা গুলি দুটো ড্যামেজ ও বন্ধু আমি তো খুব প্রবলেম হচ্ছে আমি তো না এটা তো কোনো শর্ট জানি না কিন্তু এমপি ফোর্টি যে মারটা দিছে দেখো আমার সাউন্ডটাকে নক করে দিয়েছে অলরেডি তো কোথায় তেনে এখানে মারছে কোনো ঠিক না মানে এখানে তার পাশে প্রচুরই নেমে আসছে তো সামনে দেখা যাচ্ছে একটা তো আগে ডিভাইভার দিয়ে দিই মানে এখানে তেনে প্রচুরই নেমে আসছে ভাই ওকে তো এই সাইডে আসছে কই ঘরে ঢুকছো নাকি কই হ্যালো আরে ভাই সাব এই দুইগুলি ও হো হো ভাই আরে ভাই কিল শুরু হয়ে গেল কি অবস্থা তো আমাকেও দুটো মেরে দিয়েছিল ভেসের জন্য বেঁচে গেছি তো আগে মিডিটা করিনি কারণ এই বলছিলাম যদি কোথায় কত ম্যান চলে আসতে গাড়ি নিয়ে আশেপাশে একটা ভাই ওকে ওয়ান টপ আরে ভাই গলার কি প্রবলেম তো কিনটাকে কনফার্ম করে নিলাম ভাই এটা করলাম গলায় কাশির কারণে ভয় দেওয়া যাচ্ছে না মানে খুব প্রবলেম হইতেছে তাও দিতে হইতেছে তো আমি বয়স কেমনে দিই তো আমার এই তিনটার অলরেডি শেষ করে দিয়েছেন আমি এখানে যেতে হবে তাছাড়া তো শেষ হয়ে যাবে তো এখান থেকে প্রচুর ম্যান আছে ভাই মানে খালি মন খোলাসে করে খিলটা নিতে হবে মানে কোথা দেন একটা গাড়ি নিয়ে নামছে তো জন্য আমাদের এখানে ভাই তো কোনো ব্যাপার নেই এটা গ্রেনেডটি দেখি মারা যায় নাকি গ্রেনেডটা পোষায় নাকি আসলে পেট নাই তো পোষাবে না গ্রেনেডটা একটু বেশি দূরে ওকে নো ড্যামেজ তো আমি মানে রিভাইভ তো দিতে হবে সেজন্য এই সাইডে আসছি অ্যান্ড এখন এখানে প্রচুরই এনে আসে ভাই তো সামনের ঘরে একটা আছে দেখা যাক হেড মারতে পারি ওকে তো হেড পুরো খতম এটারে কনফার্ম হবে না কিলটা পাবো নাকি আমি দু ভরসায় আছি কেননা এখানে অনেক দূরে আসলে আমি যাতেও পারছি না আমাকে আগে রিভাইভ দিতে হবে গলার ভিতরে অনেক সমস্যা আছে ভাই মানে ভয়েল দিতে গেলে প্রচণ্ড প্রবলেম হইতেছে ঠিকভাবে কথা বলতে পারছি না কাশে উঠতে খালি খুব তো এটার কিলটা কি পাবো আমি তো পার কথা বা জোন টানছে ভাই তো এটা আমার কিলার সব রিভাইভ দিতে হবে দেখা যাক কিলটাকে পাই নাকি এখন এই সাইডে ম্যান আছে দেখছো দেখো এই সাইডে একটা গাড়ি নিচ্ছে আমার সাইডে গাড়ি মানে প্রচুর ম্যান আছে এখনও তো চলো আমি আমার পুরো স্কোয়াডের রিভাইভ দিয়ে চলে আসছি এই সাইডে অ্যান্ড দেখতে পাচ্ছি আমি দাঁড়াই আছি কারণ আমার টাওয়ারের সামনে দুটো ম্যান আছে টাওয়ারে তো এখান থেকে আমি লুক করে মারার চেষ্টা করবো হেড মাথা বের করো হ্যালো বের করো বড় একটা বের করেছে ভাই কই গেল মাথা এতে পাইছি ওকে নক নক দিয়ে গিয়ে আর আরেকটা আছে রিভাইভ দিয়ে দেবে ঠিকই তো আমার কাছে কোনো গ্রেনেটও নাই ওখান থেকে গ্রেনেট মারবো কিন্তু ওয়াল আছে মোটামুটি তো ওইখানে একটা <coughs> ওফো খুব প্রবলেম হতেছে তো আমাদের একটাকে নক করে দিয়েছে অলরেডি আর এখানকার একটা মারতে পারছে মনে হয় আমার কেবল বারোটা কিল হয়েছে তো ওকে তো খতম তেরোটা কিল তো এখান নাম্বার টু নক করে দিয়েছে আমাকে রিভাইভটা দিয়ে দিই তো আমরা লাস্ট ম্যান আছে যত সম্ভব দেখা যাচ্ছে স্যার পাঁচটা লাইভ তার ভিতর আমরা সাতটা আছে মানে লাস্ট ম্যান তো লাস্ট ম্যানটা কোথায় আছে ভাই এত বড় ম্যাপে একটা ম্যান খোলা খুব টাফ মানে আর তার ভিতর তো ম্যাপটার মানে জায়গাটাই কেমন কেমন হয়ে আছে কোথায় ম্যান থাকে এটা বোঝাই টাফ খুব তো দেখা যাক আমি এটার আমি পাই না <laughs> অন্য কেউ পাই কী লাগে দেখি কই আসো ভাই হ্যালো ওরে ভাই এই সাইডে একটা ওয়াল ওঠানো তার মানে আশেপাশে থাকবো তার মানে নিচেই আসলো তো সম্ভব আমার লঞ্চার <laughs> এমন সেজছে পাথরে ভিতরে মারবো তো আমি মানে আগে দেখি ভাই কোথায় আছে শেষ টাইমে মেরে দেন মানে কি বলবো মানে আমার গেম প্রবলেম একটাই হয় যে ম্যাচে ভালো খেলে হয় প্রথম দিন ওই ম্যাচটা বুঝে নিতে পারে না তো খুব ভয় লাগে খেলতে আর আমরা পিসি প্লেয়ারও না তো ভালো প্লেয়ারও না যে সুদা ঢুকে স্কট মেরে দিয়ে চলে আসবো আমরা নুব প্লেয়ার আরে ভাই দেখে দেয় খেলতে হয় তো কই আসো ভাই হ্যালো দেখো এখানে আছে পাথরের পিছে লুকাই আছে ওকে হেডকে লাগবা শেষ তো ভিডিওটা ভালো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে পারেন পরে ভিডিওতে গুড বাই